আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন বর্তমান বিশ্বে নিপীড়িত নির্যাত মুসলমানদের একজন আত্মগোল কাজের খুব প্রয়োজন যার নেতৃত্বে মুসলমানরা আবারও পৃথিবী তাদের সোনালী অতীত ও তাদের ন্যায্য ভূমি ফিরে পাবে এবং সাহসিকতার সাথে লড়াই করে ভেঙে গুড়িয়ে দিবে বর্বর ষড়যন্ত্রকারীদের ঘাঁটি এদিকে ইসরায়েলকে সমর্থন জানিয়ে ফোন বাইডেনের ফিলিস্তিনকে হামলা থামানোর আহ্বান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতাহাকে ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবারে এক ফোন আলাপে গাজা উপত্যকায় দখলদার বাহিনীর তাণ্ডপে ইসরায়েলকে আত্মরক্ষা অধিকার হিসাবে আখ্যাত করেছেন তিনি একই সঙ্গে ইসরায়েলের রকেট হামলা থামাতে ফিলিস্তিনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি হোয়াইট হাউস এক বিবৃতিতে বাইডেনের এই ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বাইডেন বলেছেন গাজা থেকে হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর রকেট হামলা ঠেকাতে ইসরায়েলের আত্মরক্ষা অধিকার রয়েছে তাদের এই অধিকার প্রতি ওয়াশিংটনের সমর্থ অব্যাহত থাকবে বিদ্যমান সংঘাতে শিশু ও বেসামরিক নাগরিকদের প্রাণহানি এবং সংবাদ মাধ্যমের অফিস ঘুরে দেওয়ার ঘটনার অবশ্য উদ্বেগ প্রকাশ করেন বাইডেন সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে নেতৃহনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বাইডেনের সঙ্গে ফোন আলাপের পর টেলিভিশনে দেওয়া ভাষণে নেতৃহন জানিয়েছেন গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত থাকবে তিনি বলেন আমাদের উদ্দেশ্য হামাসকে এমন বার্তা পাঠানো যে পরের বার তারা চাইল আর রকেট হামলা চালাতে পারবে না সে সক্ষমতা তাদের থাকবে না এদিকে মার্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফোনে কথা বলেছেন বাইডেন পুনরায় আলাপে গাজা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের রকেট হামলা থামানোর আহ্বান জানিয়েছেন তিনি যে গাজা উপত্যকায় ইসরায়েল ধ্বংস চলাছে সেখানে নারী ও শিশুসহ দেড় শতাধিক মানুষকে তারা হত্যা করেছে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ সে গাজার শাসক দল হামাসের কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলেননি বাইডেন ফলে আব্বাসের তার ফোন আলাপ কোনো কাজে আসবে না বলে প্রতিমান হচ্ছে তবে এই দুই ফোনালাপের মধ্যে ইসরায়েলকে ধ্বংসঙ্গের প্রতি মার্কিন সমর্থন স্পষ্ট করলেন তিনি এর আগে গত বুধবার ইসরায়েলের আত্মরক্ষা অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বাইডেন তিনি বলেন ইসরায়েলের দিকে যখন হাজার হাজার রকেট ছুড়ে যায় তখন তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে হামাস বলেছে ফিলিস্তিনদের বলপূর্বক তাদের পূর্বপুরুষের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে সেখানে ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদ ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে তারা তবে নিজ বাড়িঘর থেকে ফিলিস্তিনদের উচ্ছেদের বিষয়ে কোনো মন্তব্য করেনি বাইডেন গাজায় ইসরায়েলের নির্বাচনে বিমান হামলা নারী শিশুসহ বেসামরিক মানুষের প্রাণহানি নিয়েও কোনো কথা বলেননি মার্কিন প্রেসিডেন্ট এইসব উপেক্ষা করে ইসরায়েলের আত্মরক্ষা বায়ন হাজির করেছেন তিনি সূত্র বিবিসি সিএনবিসি সর্বশেষ আপনাদেরকে একটি ছবি দেখে শেষ করতে চাই ফিলিস্তিনের ছেলে শহীদ আর মায়ের মুখে শহীদের মা হতে পেরে গর্বের হাসি এ দৃশ্য কেবল ফিলিস্তিনের দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে ইনশাআল্লাহ তোমাদের এ ত্যাগ বৃথা যাবে না ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন এই প্রথম ভয়েস দিয়ে ভিডিও তাই ডিজিটাল বাংলার সাথে থাকতে সাবস্ক্রাইবার লাইক এবং বেল বাটন টিপে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম